আমি কি কাউকে গালি দিয়েছি কারোর বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একজন লোকে বলবে তাহেরি বালানা আমিও বলি আমি তো বালানা বালানো থাকবো কি ক্লিয়ার না আছে সময় এক একটা কথা মার্কেটে সারি তাহেরি মুখ দিয়ে জিগে বাইরে মার্কেট মার্কেট বন্ধ

ছিল না বিড়ি খাওয়া দৌড় হয়েছি না বলতো আল্লাহ বারেক লানা ফি বিড়ি এটা মিলে বিড়ি খাওয়ার দোয়া মোটামুটি শরীর একটা ভাবাইছে না আল্লাহ কবুল করবো না আমি শেষ জিকির করতে যায় লম্বা সুল্লি আল্লাহ জিকির করছো আর ক্যামেরাম্যানটি ধরছে দিদি ওই দূরে দূরে তো দেখেন স্যার তাহিনি সব কেমনে নাচে এর বন্ধ মাজার পুজারি আমি বলি বন্ধ মিলে মাজার পুজারি আমি আমি বন্ধ না যা তোরা যত গালি দিয়েছ আমার অসুবিধা না আমার মন জানে আমি আসলে কি চাই এই শুরু না করো খাই একটু আপনারা খাবেন ডেলে দেই ডেলে দেই আগে তো জানি